কখনো কি চিন্তা করে দেখেছেন একের পর একশোটি শূন্য বসালে যে নাম্বারটি তৈরি হয় তাকে কি বলে কখনো কি চিন্তা করে দেখেছেন একের পর তিনশো তিনটি শূন্য বসালে যে নাম্বারটি তৈরি হয় তাকে কি বলে আবার একটু চিন্তা করে দেখুন একের পর এক হাজারটা শূন্য বসালে যে নাম্বারটি তৈরি হয় তাকে কি বলে আজকে আমরা এসব ব্যাপারেই জানবো so let's get started so let's start with googol একের পর একশোটি শূন্য বসালে যে নাম্বারটি তৈরি হয় তাকে বলে গুগল অন্য কথায় আমরা বলতে পারি ten to the power one হান্ড্রেডকে বলা হয় গুগল জি ও ও জি ও এল এবার আসা যাক গুগলের থেকে বড় সংখ্যাগুলোতে একে পর তিনশো তিনটি শূন্য বসায় যে নাম্বারটি তৈরি হয় তাকে আমরা বলছি সেন্সিলিয়ান অর্থাৎ ten to the power three hundred থ্রিকে বলে সেন্সিলিয়ান এবার আসা যাক পৃথিবীর সবচেয়ে বড় নাম্বারটিতে এর নাম গুগলপ্লেক্স প্লেক্স ও ও জি ও এল পি এল ই এক্স গুগলপ্লেক্স এই নাম্বারটি লিখতে আপনাদের পাঁচ থেকে ছয় পেজ লেগে যাবে একে পরে এক হাজারটি শূন্য থাকলে যে নাম্বারটি তৈরি হয় তাকে বলে গুগলপ্লেক্স গুগলপ্লেক্সকে আমরা ten to the power one thousand হিসেবেও প্রকাশ করতে পারি আবার বলা যায় ten to the power googol কিংবা ten to the power ten to the power one hundred তাহলে গুগল গুগল গুগলপ্লেক্স একের পর একশোটি শূন্য থাকলে গুগল একের পর তিনশো তিনটি শূন্য থাকলে স্যান্টিলিয়ান এবং একের পর এক হাজারটি শূন্য থাকলে গুগলপ্লেক্স এবার আপনাদের জন্য রয়েছে একটি কুইজ আমি যদি বলি ওয়ান সেন্টিলিয়ন গুগলপ্লেক্স তাহলে একের পর কয়টি শূন্য বসবে এবং টেন টু দি পাওয়ার কত হবে সেটা কমেন্ট করে জানাবেন আমি শাইমা হোসেন ওয়াইশা একজন থিসোল learner I'm a 7th grader at Vigarana Noon School and College. So that's all. Next time I'll come up with another video. Till then, stay tuned. Assalamu alaikum. Welcome to Bangladesh Online School, BOS Bangladesh's first ever online school. Covid nineteen pandemic আমাদের ভাবতে শিখিয়েছে ভিন্ন ধারার শিক্ষা পদ্ধতি যদিও home schooling and parents assisted learning world worldwide একটি পপুলার কনসেপ্ট বাট বাংলাদেশে এটি প্রথম বিওএস এর শিক্ষা পদ্ধতি শিক্ষা মান এবং শিক্ষা সেবা শতদিক থেকে ইউনিক আমাদের রয়েছে regular schooling evening schooling and web based learning service also আমাদের রয়েছে নিজস্ব online radio station online TV podcast and blog আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিশু ডিজিটালি বেড়ে উঠুক আপনার সন্তানকে এ ভর্তি করিয়ে আপনিও একটি নতুন হিস্ট্রি তৈরিতে অংশগ্রহণ করতে পারেন well this is Amrita Alam Sondhi um vice principal at Bangladesh online school um Cambridge qualified self certified ESL teacher also I have BA and M A in applied linguistics and ELT have overall eight point five band score in IELTS For admission, you can fill in the Google form given in the caption or you can call me at 0162 000 4200.